আমরা ফ্রেন্ডের কাছ থেকে যাচ্ছি অ্যানুয়ালি রুটিন চেক আপের জন্য আসছি ওনাদের সবার সার্ভিসই খুব ভালো অনেক ফ্রেন্ডলি অনেক হেল্পফুল সবাই খুব ভালো ব্যবহার করছে এবং ভালোভাবে সহযোগিতা করছে বাংলাদেশে ফিরে যাওয়ার পরে আমি আমার যারা পরিচিত আছে বন্ধুবান্ধব তাদের এখানে আসার জন্য বলবো এবং নেক্সট টাইম আমি হচ্ছে আসার চেষ্টা করবো এখানে